আমার দেহ করি সন্ধান করি করি বানায় আছে আমার দেহ করি আমার দেহ করি সন্ধান করি করি বানায় আছে আমার দেহ করি कचरा सवेरा मेरा तन भर से कचरा अंधेरा तेरी जलती ला सजरा सवेरा मेरा तन भर से कचरा अंधेरा तेरी जलती ला कतरा मिला जो तेरे दरबार से ओ मौला मौला कान के মেশিন দিছে তার ভেতর রঙে রঙের বার্নিশ করা দেখতে করি কি সুন্দর দেখতে করি কি সুন্দর মাটির একখান কেস বানাইয়া মেশিন দিছে তার ভেতর রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর দেখতে ঘড়ি কি সুন্দর था वही था वही था वही था जब कहीं पे कुछ नहीं थी नहीं था वही था वही था वही था वही था वो जो तुझ में समाया वो जो तुझ में समाया बोला वही वही माया वो जो मुझ में समय बुझो तुझ में समय बोला बही बही माया জাদুকার আছে ভাই সে ঘড়ি তৈয়ার করে এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকার ঘড়ির ভেতরে লুকার ঘড়ির ভেতরে এমন সাধুকার আছে ভাই যে ঘড়ি তৈয়ার করে এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকায় ঘড়ির ভেতরে লুকায় ঘড়ির ভেতরে বাবু ঘড়ির জুয়েল পাল্টাইতাম যদি হইতাম আমি ঘড়ির জুয়েল পাল্টাই ফুলিয়া তো দেখতে পাইতাম সুখের শান্তি আমার দেহ